What's up good people and you are watching another another another brand new video by the way আজকে ফেসবুক পেজে ভিডিও বানাই দিয়েছি তাও আবার সোয়েক ছুতে লাস্ট মোটর ব্লগটা দেখলাম ভালো হিট খেয়েছে আপনারা অনেক বেশি সাপোর্ট দিয়েছেন বাট তিন তিনটা বিস্ট কখনো একসাথে দেখছেন আমার হাতে হয়তো কোনো না কোনো সিনেম্যাটিক ভিউতে দেখা গেছে বাট এভাবে দেখা যায় নাই যদিও একটা শ্যুট চলতেছে হাসিব শ্যুটের কী অবস্থা বউ ভালো আছে অলওয়েজ সাবাস বউ ভালো তো সব ভালো সুইম বউ ভালো আছে হাসিবের মতোই হ্যাঁ, তুই ভাগস কই ওই দাঁড়া বউ ভালো আছে হ্যাঁ, ভালো আছে বাচ্চা ভালো আছে <laughs> কি রে তোরা তো তোর বিয়ে কবে হ্যাঁ আপনার ভালো তো দিল না দিল না বাসটা সিঙ্গেল না রহিম তুমি লুচ্চা কেন না রহিম রহিম সিলেট যাবে রহিম ভালো হয়ে যাও কিসে আছে হ্যাঁ আমাদের গ্রুপে মনে আরেকটা কে কি রে তোর বইয়ের নাম তোর বইয়ের নাম সেম হ্যাঁ মা স্বীকার না যে ওর বউয়ের নাম নাকি জেসিকা নতুন নতুন গার্লফ্রেন্ড কি ভাই কোলাকুলি কর কি কোলাকুলি আগে যাই না তোর বউয়ের নাম জেসিকা ওর বউয়ের নামও জেসিকা হ্যাঁ, আচ্ছা, বুঝলাম না ব্যাপারটা কন্টিনিউ করবো আচ্ছা কন্টিনিউ করি সো বাই দা ওয়ে আসলে একটা ভিডিও মেক করতেছি যেটা R S Saim Chowdhury Facebook পেজে আসতেছে বি রেডি গাইস ইনশাল্লাহ দেখবেন সবাই মানে হালকা একটা সিনেম্যাটিক ভিউ রাতের এটা চাবি জলে কেন সো গাইস আপনারা যদি বলেন যে আমার একটা অফার আসছে যে এই বাইকটা এক্সচেঞ্জ করে দেড় লাখ টাকা দিলে নাকি আর ওয়ান ফাইভ এম পাওয়া যায় তাই না সো কমেন্টে জানান নিব কি না অ্যান্ড আমাকে টাকা ডোনেট করবে রহিম <laughs> রহিম কয় কি এটা মিয়া বাইর করে একটা কিনলে সত্যি কথা এটাই কথা আমি এটাতে চেঞ্জ করে নিব সো কমেন্টে জানান যে আর ওয়ান ফাইভ এম দেখতে চান কিনা বাই দা ওয়ে এটা তো আজীবন আছেই আর এইটা হইছে সবগুলা এটা হচ্ছে সবচেয়ে উড়ন পঙ্খী যাকে যাকে আমি দিয়েছি মানে টানে আর কি এটার জন্যই দিয়েছি হ্যাঁ এটার পরের ভার্সন আসলে ইনশাল্লাহ চেঞ্জ হবে but Gixxer always best and এটাতে আমি চার হাজার কিলো চালাই ফেলছি আর এটা হবে ওইসে পঞ্চাশ ষাট হাজার অ্যান্ড এটা সাত হাজার পাঁচশো চলতেছে যদিও এই আর কি অ্যান্ড এখন শ্যুট করি আমরা হ্যাঁ পঞ্চাশ ষাট হাজার এক লাখ মানে আরে কি কোন আপনি টাকা ম্যানেজ করতে হবে টাকা প্রচুর টাকা কামাইতে হবে বাট আমাদের টাকা নাই কোন ভাইয়ের কথা ও হ্যাঁ আর কোনটা আর ওয়ান ফাইভ এম এর কথা ও আচ্ছা বাদ দে so R one five M নিয়ে আমার মনে হইলো যে জানেন আমি ইউটিউবার হওয়ার পরও আমাকে আর ওয়ান ফাইভ এম চালাতে দেয়নি it's a sad for me এটা আমার স্যাড ফর মি বাদ দিই আমরা সো আমি সেই ভাইকে বলতে চাই থাক দেখে দিচ্ছে না ভাই আমাদেরও হবে না না এই দাঁড়া চোপ কথা কই না তুই আচ্ছা তোদের গুলো কই ওদের পাশে নিয়ে আয় ওর পাশে নিয়ে আয় যাই ওর পাশে নিয়ে আয় সাগরটা লয়ে আয় আমরা এখানে পাঁচটা বাইক একটু দেই ভাই এই তিনটা বাইক কিন্তু সচরাচর একসাথে বাইর হয় না কত হয়েছে আমি এটা নিয়ে বেরোলে দুটো বাসা থাকে এটা নিয়ে বেরোলে দুটো বাসা থাকে লাস্ট বান্দরবন এটা কি ছিল ও আচ্ছা ভুলেই যাই কখন কি চালাই বাই দা ওয়ে টিমসনের এই সিক্স এট নাইন টায়ারটা কিন্তু একদম বেস্ট একদম অসাধারণ পিছে সামনে লাগাই বলছি যদিও গন্ধদারটার মধ্যে কালকে লাগাবো এই টায়ারগুলো এটার মার্কেট খুললে এটাও সুন্দর লাগবে এটা সুন্দর কিন্তু লাগে so thanks for watching this video if you like this video don't forget to hit the like button subscribe করে দেন ও সরি সাবস্ক্রাইব কেন করবে তোরে কি করবো শেয়ার করেন ওই দেখ ওই দেখ ওই দেখ ওই দেখ কি করে rolling rolling rolling rolling Azmir শুন আজমির শুন আজমির শুন এই বাম্পারে পনেরোশো টাকা পাই টাকা দে বাম্পার এই হেডলাইটের এক হাজার টাকা পাই টাকা দে এগুলো সব আমার এ চাপার পাঁচশো টাকা পাই টাকা দে আজমির না না আজমির টাকা দে আজমির টাকা দে আমাকে যদি কেউ ভাঙ্গাইয়া চুনা দেয় সেটা হচ্ছে আজমির যে আমারে আদর যত্ন করে নিয়ে যায় নিয়ে যায় বলে কি ভাইয়া দিতেছি এটা ক্র্যাশ করলে ভিডিও যদি ভিউজ হয় নরমালি 2 লাখ 4 লাখ হয়ে যেত এটা এটা ক্র্যাশ করলে সো এই যে গন্ধটা কি রোল হবে একটা স্টপি একটা স্টপি একটা স্টপি মারেন বাই দা ওয়ে গন্ধদা বাইক কেনার পরও একদিনও বাইক ধোয় নাই কমেন্ট করেন প্লিজ গন্ধদা বাইকটা ধোন এই চল মনে কি জানি খাইছে এই চল জায়গা রাস্তা ব্লক হয়ে গেছে ভিতি চলে আপনি যান গা সামনে দাঁড়ান হ্যাঁ, okay okay okay bye bye so আল্লাহ হাফেজ সবাইকে টাটা